এরপর মিম রুমানা পরিমণি ববি অনেকের সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব তবে অপুকে ছুঁড়ে ফেলে দেওয়ার পরই গুঞ্জন রটতে থাকে তখনই দুজনের সম্পর্ক নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ে তারা বিয়ে করে সংসার পেতেছেন এমন খবরই ছেপে দেয় কিছু মিডিয়া খবরটা দুপক্ষই উড়িয়ে দিলেও সময়ের পথ ধরে তা সত্য হয়েছে বুবলি সাকিব রসায়নটাও ঠিক তেমনই এখন তাদের ছবি মানে হিট ফ্লপ শব্দটা এখন অবধি তাদের স্পর্শ করেনি প্রায় এক ডজনের মতো হিট ছবি উপহার দিয়েছেন দুজন কিন্তু সময়ের সঙ্গে খোলস বদল করে সেই সাকিবি এখন বলছেন বুবলিকে নিয়ে আর কত দুজন নায়িকা খুঁজছেন তিনি তার অংশ হিসেবে বুবলি এ মাসে বাদ পড়লেন একটা প্রেম দরকার মাননীয় সরকার ছবি থেকে অথচ রাজধানীর এক আভিজাত হোটেলে বেশ আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে ঘোষণা দেয়া হয়েছিল ছবিতে সাকিবের বিপরীত জুটিতে থাকবে শবনম বুবলি চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেককে বলছেন তাদের দুজনের ভাঙন শুরু হয়েছে একটা সময় ঠিক অপুর পরিণতি হবে বুবলির এমনও হতে পারে সাকিব এই নায়িকাকেও বিয়ে করেছেন এ কারণে তাকে আর নিজের সঙ্গে পর্দায় আনতে চাইছেন না যেমনটা এর আগে সাফল্যের তুঙ্গে থাকা অপু বিশ্বাসের সঙ্গেও হয়েছিল দু থেকে দু সাল পর্যন্ত টানা সত্তরটির মতো ছবিতে দুজন একসঙ্গে কাজ করে হঠাৎ করেই ভেঙে গেল এই জুটি আবার সাকিবের সাহেবের হাত ধরেই চলচ্চিত্রে পথ চলা বুবলির সংবাদ পাঠিকা হিসেবে পরিচিত ছিলেন তিনি দু সালে বসগিরি ও শুটার সিনেমা দিয়ে অভিষেক বুবলির তারপর অহংকার ও রংবাজ ছবিতেও সুপারহিট এরপর আর কিছু ফিরে তাকাতে হয়নি তাকে কিন্তু সমীকরণ মিলে গেলে তার ক্যারিয়ারটা কোথায় গিয়ে আটকায় সময় বলে দেবে